মাধ্যমে আমরা সমাপ্ত করবো ইনশাল্লাহ সবাই আপনারা সম্পাদক আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ এই ভোটকে অন্তর দিয়ে আপনারা করেছেন যার যে নির্বাচনটা ছিল অত্যন্ত পরিচ্ছন্ন অত্যন্ত স্বতঃস্ফূর্তকারী অন্য কোনো শক্তিশালী প্রার্থীরা যদি জয়লাভ করত এই দেশ থেকে সভাপতি সাধারণ সম্পাদক সহ এবং বসেন আমাদের সভা যথারীতি এখনই শুরু হবে একটি বিচার আমাদের এই থেকে এসেছে আমরা বলছি গণসংগঠনের পক্ষ থেকে এ অঞ্চলের উন্নয়ন হবে সেটা বুঝেই কিন্তু আজকে এই অনুষ্ঠানে শ্রদ্ধাবাদক প্রধান অতিথি নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের সংগ্রামী নেতৃবৃন্দ জেলা মাননীয় প্রধানমন্ত্রী দু সালে নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছিল দু হাজার একুশ সালের মধ্যে আমরা মধ্যমার দেশে পদার্পণ করবো ইনশাল্লাহ সেটা বাস্তবায়িত হচ্ছে তিনি এবার নির্বাচনী ইশতেহারে ঘোষণা দিয়েছেন গ্রামগুলিকে শহরে রূপান্তরিত করবার সুতরাং উন্নয়নের জন্য আপনাদের কিছু চাইতে হবে না আপনারা অটোমেটিক্যালি সেই উন্নয়নের ধারা করেছেন আমাদের নির্বাচন ইশতেহার অনুযায়ী গ্রাম পর্যায়ে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে শুধু নয় নতুন নতুন উন্নয়নের কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে আসব আমরা এগিয়ে যাব তবে একটি অনুরোধ যারা কাজ করবেন কাজ পাবেন তারা স্বচ্ছতা রাখবার চেষ্টা করবেন